Yeah. প্রিয়া প্রিয়া প্রিয়ায় আমায় ব্যথা দিয়াছে মনের মাঝে প্রিয়ার নাকি অন্য কেউ আছে ওরে প্রিয়া প্রিয়া প্রিয়ায় আমায় ধোকা দিয়াছে মনের মাঝে প্রিয়ার নাকি অন্য কেউ আছে অন্য কেউ আছে কত স্বপ্ন দেখাইছিলি সবই তো কাইরা নিলি কেন রে তোর মনের মতো হইতে পারলাম না আমিও তো ঘুমায় যাব রাতে তোরে যাব সেই দিন আমায় ফিরায় তুই দিস না ওরে হিয়ার মাঝে প্রিয়ায় আমার জোরে আছে নারী প্রতি শুধু আমার অধিকার আজ নেই প্রিয়ার মাঝে প্রিয়ায় আমার জোরে আছে তারি প্রতি শুধু আমার অধিকার আজ নেই প্রেমিকা এত ভালোবাসবে না তোমায় কেউ রোজ রাত্রে হবে তোমার চোখেতে কান্নার ঢেউ প্রেমিকা এত ভালো আসবে না তো কেউ রোজ রাত্রে হবে তোমার চোখেতে কান্নার ঢেউ আয় না নিয়ে থাকো তুমি আয় না নিয়ে হাসো কে তোমায় আজ দেখবে বলে আয় না তাতে সাজো তুমি আয় না নিয়ে থাকো তুমি আয় না নিয়ে হাসো কে তো আজ দেখবে বলে আয় না তাতে সাজো আর ছলো নাতে হাইরে বুকে কষ্টের ঢেউ ছিলাম না রে আপন তাহার ছিল অন্য কেউ প্রিয়ার ছলো নাতে হায় রে বুকে কষ্টের ঢেউ ছিলাম না রে আপন তাহার ছিল অন্য কে বাবু সে মেসেজ দেখেনি যে মেসেজ দিয়েছিলে তুমি বাবুটার ঘুম হয়েছিল যে ঘুম আর কভু ভাঙেনি বাবু সে মেসেজ দেখেনি যে মেসেজ দিয়েছিলে তুমি বাবুটার ঘুম হয়েছিল যে ঘুমার কভো ভাঙেনি মাইয়া তুই ভালো না রে তুই ভালো না আশা দিয়া কেন রে তুই করলে ছলো না ও মাইয়া তুই ভালো না রে তুই ভালো না আশা দিয়া কেন রে তুই করলে ছলো না ওরে আশা দিয়া কেন হরে তুই করলি ছলো না হায় রে আশা দিয়া কেন রে তুই ওরে করলি ছলো না